hello guys welcome to my channel তো গরিবের চ্যানেলে যখন এসছো তো সাবস্ক্রাইব করে দিও একটা তো আমার যে ক্যামেরাটা ছিল এস জে ফোর থাউজেন্ড যে ক্যামেরাটা ছিল তো ওটার আমি ভিডিও কোয়ালিটি টেস্ট আপনাদের দেখাতে পারিনি তো চলো এই ভিডিওটা দেখানো যাক ভিডিও কোয়ালিটি টেস্টটা তো দেরি না করে চলো শুরু করা যাক